যে আমার রুমের মধ্যে শ্যুট চাই গাইস আমার রুমে কোন কি অবস্থা কেন ওয়াই শুটিং চলে হ্যাঁ শুটিং চলে তুই কোথা থেকে আসলি আমি অফিস থেকে আসছি তোমরা এখানে আরে হ্যাঁ একটু ভিডিও করছি কাজ এটা আমি হ্যাঁ? তোরে তুই যে আমার অফিস থেকে তো টাকা দিছে হ্যাঁ তো টাকা ডিল মানে ডিল ডিল কত আড়াইশো আড়াইশো আমার মানে বুঝলাম এটা কি খাতা খাতার মধ্যে কি স্ক্রিপ্ট ও তুমি ফানি ভিডিও বানো স্ক্রিপ্ট দেখে দেখে না বের সবাই দেখবে এটা funny it's script video Hasib script video বানাও তো স্ক্রিপ্ট করি না আমি তো কখনো স্ক্রিপ্ট করি না গাইস আমি তো র ইউ নো আমি অনেক র কিন্তু ওরা অনেক স্ক্রিপ্ট করে স্ক্রিপ্ট ভিডিও বানায় প্রথম স্ক্রিপ্ট ভিডিও এই যে কাগজ খাতা কলম তো আমি আজ পর্যন্ত জীবনে লিখলাম না কাগজ খাতা কলম কেন আমাদের তো লেখাই লাগবে হ্যান্ড রাইটিং এর ডেভেলপমেন্ট করলাম আর কি অনেকদিন লিখি না আচ্ছা দেখি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট হ্যাঁ দেখি মানে যে কি এরকম করতেছে কেন ভয় পেতেছে কেন তোমরা ভয় পাবো কেন ও তুমি স্ক্রিপ্ট ভিডিও সেই তুমি সেই কাশফিয়া চৌধুরী হ্যাঁ, যারা এখন মিলিয়ন মিলিয়ন পেজের অধিকারী এভাবে স্ক্রিপ্ট ভিডিও বানায় কখনোই সম্ভব হতো না ধরা গেল হাতে নাতে রুমের মধ্যে ও মাই গড যায় একটু কথা আমি অসুস্থ হয়ে গেছি আচ্ছা ওইটা কি মেয়েরা নাকি এগুলো তো তোমার কাছ থেকে আমাদের শেখা আমি নাটক করি না তোমার নাটক করো স্ক্রিপ্ট লেখো এগুলো আমি স্ক্রিপ্ট লেখি না ব্রো আমি র এই হাসিব আমরা র এই হাসিব ভাই না হাসিব তুই বছর থেকে আমাদের তুলনা করে লাভ হবে তুমি 5 6 বছর আগে থেকে কন্টেন্ট ক্রিয়েটর আমরা নতুন শব্দ এক দুই মাস আগে শিখতেছি তাই আমরা এক দুই মাস আগে আমদানি হইছি দাঁড়াও দাঁড়াও চুল খেলে হ্যাঁ। আচ্ছা হাসিব তুমি তো ভালো বলতে পারবা ঠিক এই হাসিব দেখ আমরা এই যে রিপ্রেজেন্ট ব্লগে গেলাম আমরা এক কাটে শর্ট শেষ এক কাটে সব কিন্তু আমরা তো ডিজিটাল ভাই আমরা তো ফোনে লিখে নিয়ে গেছি গুগল ডকে ছিল তোরে কইতে কইছিস সত্য কথা তোরে তোরে সত্য কথা কইতে কইছিস আমাদের ডিজিটাল ভাই আপডেট না আপডেট খাতা লেখার দিন শেষ এখন হ্যাঁ। আরে আমরা তোমরা তোমরা হচ্ছে এখন যে জেনারেশন আমরা তো তার থেকে ইয়েস আমি জানি আমি এখন অনেক ইয়াং জেনারেশন চেঞ্জ করো না আমি অনেক ইয়াং হ্যাঁ। তুমি তুমি অনেক ইয়াং আমি তো সেইটাই বললাম যে আমরা আমি একটু আমরা তো একটু নিচে ঠিক আচ্ছা, না আচ্ছা, আচ্ছা। আর তুমি আস্তে আস্তে আচ্ছা মানলাম ঠিক আছে এখানে পাঁচশো বিল আসতে এক হাজার দিও হ্যাঁ আমার সাতশো পঞ্চাশ তুই আড়াইশো এটা ক্যামেরার ভাড়া আছে একটা মাইকের ভাড়া আছে আবার স্ট্যান্ডও আনছে ভাই কাহিনী আছে টাকা টাকাটা পেড করে দিও ঠিক আছে টাকাটা পেড করে দিও অনেক টাকা অনেক টাকা কামাইতেছ আছে নিয়ে এসে করো হ্যাঁ ওরা এসে বলো এটা ও হাসিব তুমি ওই দিন গাড়ি আচ্ছা গাড়ির তেল তো দাও নাই গাড়ি নিয়ে গেছিলে ওই দিন গাড়ির তেল দাও কি হয় আল্লাহ আবে আমি এগুলো ছাড়া কিছু বুঝি না আরে তুমি ভাই বড় লোক আমাদের কাছে ওর ভালো লাগতেছে না গানটা শুনতে শুনতেই জায়গা কানে শুনতেছি না তো রে এই আমি তো টাকা ছাড়া কানে শুন না এই অফিসে নিয়ে যান না গায়েব হয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভাই ওই শুনো আচ্ছা রুমের একটা ভাড়া আছে ওইটাও অ্যাড করে দিও বাই